আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আজ পবিত্র লাইলাতুল কদর পবিত্র কোরআনুল করিমে এই রাতকে লাইলাতুল কদর মহিমান্বিত বা ভাগ্য রজনী হিসেবে আখ্যায়িত করা হয়েছে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র সবে কদর পালিত হবে ইবাদত বন্দেগীর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাত কাটাবেন পবিত্র সবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে দেশবাসীর সহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পবিত্র সবে কদর উপলক্ষে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে কক্সবাজারে গতকাল যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সেরাজুল মোস্তফা অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন দিবসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে কক্সবাজার সরকারি কলেজ এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি আসিফুল মাওলা এ সময় জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মুজিবনগর দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগের নেতৃত্বকে ত্বরান্বিত করার আহ্বান জানান বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রয়াসে বদলে যাচ্ছে কক্সবাজার গত চোদ্দ বছরে সরকারের নেয়া সতেরোটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার সরকার প্রকল্প সহ সর্বমোট সাতাত্তরটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র নগরীতে এর অংশ হিসেবে দ্রুত গতিতে চলছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ বিস্তারিত শুনুন প্রতিবেদনে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দশ হাজার সাতশো ফুটে উন্নীতকরণের কাজ চলছে দ্রুত গতিতে এর মধ্যে রয়েছে সমুদ্রগর্ভে তেতাল্লিশ হেক্টর ভূমি ভরাটের মাধ্যমে নির্মিত সতেরোশো ফুট রানওয়ে যার কাজ শেষ হয়েছে প্রায় ষাট দশমিক পাঁচ শতাংশ অপরদিকে প্রাথমিক পর্যায়ের নয় হাজার ফুট রানওয়ে সম্প্রসারণের কাজ ইতিমধ্যে প্রায় আটানব্বই দশমিক পাঁচ শতাংশ শেষ হয়েছে এছাড়া আন্তর্জাতিক যাত্রী প্রান্তিক ভবন নির্মাণের কাজও শেষের পথে সুষ্ঠু ও নিরাপদ বিমান উড্ডয়নে সমুদ্রগর্ভে আরও প্রায় দু ফুট দৈর্ঘ্য বিশিষ্ট প্রিসিশন অ্যাপ্রোচ লাইট স্থাপন সহ বিদ্যমান রানওয়েতে ক্যাট টু এজিএল সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানালেন প্রকল্প পরিচালক ইউনুস ভূঁইয়া সমুদ্রে যে আমাদের প্রিসিশন অ্যাপ্রোচের জন্য লাইট স্থাপনের জন্য যে ফাইলিং কাজ সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আশা করি অক্টোবর দুই হাজার মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বিমানবন্দরটির কাজ শেষ হলে দেশের সর্ববৃহৎ রানওয়েতে পরিণত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আকাশপথে দ্রুত যোগাযোগ স্থাপনের পাশাপাশি দেশি বিদেশি পর্যটক আকর্ষণ ও পর্যটন শিল্পের বিকাশে আমূল পরিবর্তন ঘটাবে এই বিমানবন্দর বললেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বর্তমান সরকার কক্সবাজার জেলা কেন্দ্রিক বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে তার মধ্যে একটি হচ্ছে যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নীত করা এটির কাজ এখন চলমান রয়েছে তো এই কাজটি যখন শেষ হবে এখন বিদেশ থেকে যে সমস্ত পর্যটকরা কক্সবাজারে আসেন তখন তারা সরাসরি কক্সবাজারে তারা আসতে পারবেন দেশীয় পর্যটকদেরও কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা তৈরি হবে এখন হয়তো প্রতিদিন আঠাশ থেকে তিরিশটা বিমান আমাদের এখানে ওঠানামা করে তখন হয়তো এই সংখ্যা আরও অনেক দ্বিগুণ একটু বেশি হবে সালের উনত্রিশ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধন করেন প্রকল্পটি বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়ন করছে বাংলাদেশ কোরিয়া ও চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল বলেছেন সরকার প্রতিটি গ্রামকে শহরে পরিণত করছে এখন গ্রামের হাটবাজারেও আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে প্রতিটি হাটবাজারে আধুনিক মার্কেট নির্মাণ করা হবে গতকাল রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তিন কোটি বিশ লাখ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করে এতে সাঁত্রিশটি দোকান ছাড়াও মাছ মাংস ও সবজি বিক্রি পৃথক শেড রয়েছে